আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ভাইপারের আন্ডারগ্রাউন্ড যে গ্লোয়ালটা সেই গ্লোয়ালটা আমরা নিব তো আমাদের কাছে ডায়মন্ডের সংখ্যা খুব কম ছিল তাই নিতে পারিনি আজকে একটু ডায়মন্ড হয়েছে তাই নিতে লেগে চলে আসলাম আর ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার ক্যারেক্টারটা আমি তো অলওয়েজ চেঞ্জ করে নেই তো দেখতেই পাচ্ছেন সেই বাম্পার গ্যাংস্টারের বান্ডিলের যে লবিটা সেটা আমি এটার প্রতি কোনো আক্ষেপ নাই কোনো ইচ্ছা নাই কোনো চাহিদা নাই আমার দরকার গ্লুয়ালটা গ্লুয়ালটা খুব পছন্দ হয়েছে underground viper of cobra style সাপ তো স্পিন মারি দুশো ডায়মন্ডের লেটস কিছুই মনে হয় পাইনি কারণ হলুদ কোনো রেয়ার আইটেম আছে নাই প্রথমে একটা টোকেন আসছে ওফ ভাগ্য ভালো চারটা টোকেন চলে আসছে আমাদের এখানে তো চারটা টোকেন পেলাম আমরা দুশো ডায়মন্ডের স্পিনে তো আমাদের তো চারশো ডায়মন্ডের স্পিনই ভালো ছিল সম্ভবত মনে হয় কারণ স্পিনে আপনার টোকেন ডকটা কমাই দিয়েছে তো দশটা স্পিন আরও একটা মারেছে রেয়ার আইটেম আছে এরকমগুলো হ্যাঁ কংগ্রেচুলেশন কি দিয়েছে আমাকে হ্যাঁ ব্যাকপ্যাক আমার কাছে আছে বয়েস ব্যাকপ্যাকটা আমার কাছে আছে দেখেন কিছুই দেয় নাই কোনো টোকেন দেয় না চারশো ডায়মন্ডের স্পিন মারলাম মাত্র চারটা টোকেন দিয়েছে তো আমরা আরও দশটা টোকেন দশটা স্পিন মারলাম দেখি এবার রেয়ার আইটেম আসছে রেয়ার আইটেম প্রথমে কংগ্রেচুলেশন গ্রেনেডের স্পিনটা দিয়ে দিয়েছে টোকেন দিয়েছে দুইটা চারটা টোকেন দিয়েছে আবারও তো ভালো হয়েছে আমার এখানে আটটা টোকেন হয়ে গেল ছয়শো ডায়মন্ডের স্পিনে তো আর দরকার ষাটটা টোকেন দেখা যাক কি হয় তো এই স্পিনে যদি আমাকে টোকেন দিয়ে দেয় তো আমার তো তিনটা টোকেন দিয়েছে তিনটা তিনটা তিনটা ছয়টা টোকেন দিয়েছে ষাটটা হ্যাঁ ষাটটা টোকেন হয়ে গেল তো <laughs> মোটামুটি ভালো টোকেনই ভালো ডায়মন্ডই খরচ হয়ে গেল নিয়ে নিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গোলওয়ালটা করব আমরা দেখাবো আমাদের এই মুহূর্তে স্পিন শেষ তো আমাদের যে রেজাল্টটা দরকার ছিল আমরা সেটা পেয়ে গেছি গুলওয়ালটা আমাদের আর এই ইন্টারফেস থেকে কোনো লাভ নেই আমাদের কারিনার প্রতি ভালোবাসা থাকলো তবু কারিনা আমাদেরকে ভালোবাসা দেয়নি তো দেখতেই পাচ্ছেন আমরা গ্রেনেডের এখানে গ্রেনেডের স্ক্রিনটা পেয়েছিলাম এটা দরকার নেই বাট এটা আবার কি বলে ট্যাপ হেয়ার না না দরকার নেই এই গ্লোয়াল এটা আমি ইকুইপ করব এটা দিয়ে ম্যাচ খেলবো এটা কি বলতেছে দেখি এগুলা কি হ্যাঁ সাদা হয়ে দেখা যাচ্ছে এখানে আবার এটা বন্ধ করি এটা বন্ধ করি এটা বন্ধ করি কোথায় গেল কোথায় গেল সাদা কেন কি বলতেছে বুঝতেছি না তো সাদাটা তো উঠাই দিতে হবে মনে হচ্ছে কই এটা তো দেখা যাচ্ছে না হ্যাঁ এটা রিমুভ করে দিয়ে এটা